গাইস চলে আসলাম আমাদের আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এবার আমরা আমাদের যে নতুন আছে পাঞ্জাবির আপনাদেরকে পাঞ্জাবির দেখাবো দুই সালে এবং আমাদের সাথে আছে আমাদের আসিফ ভাই আমাকে প্রতিনিয়ত একটা একটা করে কালেকশন দেখাবে আমি আপনাদেরকে শো করব প্রত্যেকটা কালেকশন সবগুলা কালেকশন দেখানো পসিবল না যতগুলো আছে যতগুলো ডিসপ্লে করা আছে আমি আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে কি আচ্ছা, দেখাবেন জি আছি ভালো আছি দেখাবো পাঞ্জাবি ঠিক আছে আপনি এই শাড়ি থেকে আমাদেরকে দেখান একটা একটা করে দেখেন কি সুন্দর প্রিমিয়াম এগুলো কিন্তু অনলি প্রিন্ট কোনো কাজ নাই ঠিক আছে এগুলো অনলি প্রিন্টের মধ্যে অনলি প্রিন্ট এবং কাপড়গুলো খুবই ভালো মানের কাপড় হ্যাঁ এগুলোর কালার কস গ্যারান্টি এগুলো কালার কস জ্বলবেন আপনি যতদিন ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ border embroidery only border and collar embroidery দেখেছেন আমাদের প্রত্যেকটা কালেকশন গুলো খুব প্রিমিয়াম পাবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটার মধ্যে দুইটা একটা কালার অ্যাভেলেবেল আপনার শোরুমে আসেন আপনাদেরকে খুলে বাকিগুলো দেখানো যাবে কোনো সমস্যা নাই লিলেন ফেব্রিকের মধ্যে এম্ব্রয়ডারি করা অনেকে আছে ছোট এম্ব্রয়ডারির মধ্যে চায় ছোট এমব্রয়ডারির মধ্যে দেওয়া যাবে এবং আরো আরো কালেকশন আছে এটার মধ্যে চারটা কালার আছে স্ট্রাইপ এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে এবং কাপড়গুলো খুবই সফট অরবিন্দ কাপড়ের মধ্যে আপনারা পরে আরাম পাবেন এই কালেকশনগুলো ইনশাল্লাহ কন্ট্রাস্ট এটা আছে কন্ট্রাস্টের মধ্যে এটার মধ্যেও চারটা colour available white black maroon purple আপনারা যেমন টাইপের চাচ্ছেন হ্যাঁ এবং কন্ট্রাস্ট দেওয়া আছে প্রত্যেকটা হাতায়ও দেওয়া আছে কলারে দেওয়া আছে লুকসটা খুবই সুন্দর লুকসটা খুবই সুন্দর এবং কাপড়গুলো খুবই আরামদায়ক এবং আপনারা যারা পাঞ্জাবির সাথে সাথে কাবলি সেট চাচ্ছেন আমাদের কাছে সিঙ্গেল কাবলিগুলো হবে আসিফ ভাই কাবলিগুলো white colour black colour purple colour green colour আপনারা যে যেমন টাইপের কালারগুলো চাচ্ছেন পেয়ে যাবেন আমাদের কাছে এবং খুবই সফট কাপড়ের মধ্যে খুবই সফট খুবই সফট এবং বাটনগুলো দেখতে পারেন খুবই কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে এবং পাঞ্জাবির কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল এবং আমাদের কাছে আরো আছে যেমন আপনারা পাঞ্জাবির পাশাপাশি আপনারা যেমন বাচ্চাদের পাঞ্জাবি অনেকে চান বাচ্চাদের পাঞ্জাবি যেমন কন্ট্রাস্ট করা বাচ্চাদের পাঞ্জাবি কন্ট্রাস্ট <coughs> করা বাচ্চাদের পাঞ্জাবিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর সাইজ পাবেন আপনার চার বছর থেকে দশ বছর পর্যন্ত সাইজ এভেলেবেল পাবেন আমাদের কাছে এবং প্রত্যেকটা পাঞ্জাবির কালেকশন গুলো খুবই প্রিমিয়াম হবে আশা করি আমাদের শোরুমে আসেন এগুলো ব্যতীত আমাদের ভিতরে আরো অনেক কালেকশন আছে সবগুলো পসিবল না দেখানো হ্যাঁ সবগুলো পসিবল না আমাদের যতটুকু ডিসপ্লে আছে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা শোরুমে আসেন আরো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ